অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত হজরত ওলামা ইকরাম বাংলাদেশের অনেক প্রোগ্রাম হয় যে প্রোগ্রামগুলিতে আলেম ওলামার সংখ্যা খুব বেশি দেখা যায় না কিন্তু আজকের প্রোগ্রামে আমার মনে হয় সাধারণ মানুষও যত আলেম ওলামাও তত আলহামদুলিল্লাহ বলে সুতরাং সম্মানিত হজরত ওলামা একরাম যারা বসে আছেন অনেক বিজ্ঞ আলেম বসে আছেন এখানে যাদের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ইমামদার দিনদার আমার মুসলমান ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা সুক্রিয়া জ্ঞাপন করছি সে মহান রব্বুল ইজ্জত বল জালালের দরবারে যে মহান মুনি আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজকে অপেক্ষা করে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা বলবার এবং শুনবার জন্য সুযোগ করে দিয়েছেন সেই রবের দরবারে সকলেই প্রাণ খুলে অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সমবেত কণ্ঠে উঁচু আওয়াজে রাতের নিস্তব্ধ থেকে ভেঙে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ আবার জোরে সরে আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আপনারা খুশি না বেজা সবাই খুশি আছেন তো আমার মনে হয় জামিয়াতুসন্না মাদ্রাসা যত হ্যান্ডেলিং পোস্টারিং মাইকিং এবং প্রচার করেছে অনেক বেশি প্রচার করেছে এবং যত মানুষ আজকের এই প্রোগ্রামের কথা জানে সবাই আজকে উপস্থিত হয়েছে কি বলেন আমার কথা আমার বুঝেন কথা বুঝলে কথার উত্তর দেওয়া লাগবে সবাই এসেছে আমার মনে হয় ফাইভ পার্সেন্ট মানুষ পাঁচ পার্সেন্ট মানুষ উপস্থিত হয়েছে আর বাকি নাইনটি ফাইভ আসেনি তার মানে বোঝা গেল আপনারা আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড আলহামদুলিল্লাহ বলে ইচ্ছে করলেই ভালো কাজ করা যায় না যদি আমার আল্লাহ না চায় কথা বলে ঠিক কিনা আপনারা সিলেক্টেড আপনাদের পিছনে লেগে আছে শয়তান শয়তান চিন্তা করে এত সুন্দর জান্নাতি মজলিসের মধ্যে এরা বসেছে কিভাবে জান্নাত থেকে বের করা যায় সুতরাং অনুরোধ করব সকলকেই কোরআনের কথা শেষ না হওয়া পর্যন্ত কেউ যাবেন না ইনশাআল্লাহ রাজি আছেন তো আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ পাকের দরবারে যে মহান রব সৈয়দিনা হাবিবিনা বিশ্বরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন এই পৃথিবীর মানুষকে আল্লাহ পাক শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে স্পেশাল কিছু বৈশিষ্ট্য কিছু মর্যাদা দিয়েছেন চাওয়ার আগেই যেই মর্যাদাগুলি পৃথিবীর অন্য নবী উম্মদেরকে দেওয়া হয় নাই এক নম্বর মর্যাদা উম্মতে মোহাম্মদীকে দেওয়া হলো গোটা পৃথিবীর সমস্ত জমিনকে উম্মতে মোহাম্মদীর জন্য আল্লাহ নামাজের স্থান বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আপনি মাঠে কাজ করছেন ওখানে নামাজ পড়েন আপনি নদীতে আছেন পানির উপরে নামাজ পড়েন সুবহানাল্লাহ ইসলাম সহ আমরা ইসলামকে কঠিন করে দিয়েছি দুই নাম্বার মর্যাদা দিয়েছেন উম্মতে মোহাম্মদের নামাজের কাতারকে আল্লাহ ফেরেস্তার নামাজের কাতারের মতো করে দিয়েছেন সুবহানাল্লাহ তিন নাম্বার মর্যাদা দিয়েছেন উম্মতে মোহাম্মদের জন্য কুরবানির গোশত খাওয়া হালাল করে দিয়েছেন এজন্য খুশি না বেজার তাহলে আলহামদুলিল্লাহ একটু জোরে পড়েন কুরবানির গোশত যদি খাওয়া না আসে তো আপনারা কুরবানি দিতেন না হ্যাঁ।, হ্যাঁ কি বলেন এটা কার নির্দেশ খাওয়া না গেলেও আমরা দিতাম কারণ নির্দেশ কার আবেগে বলে ফেলছে আচ্ছা আপনারা বলেন এই পৃথিবীতে সবার প্রথম কোরবানি দিয়েছিল কে বলেন তো কথা বল না এক একজন এক একটা বলতেছে এবার কোরআন থেকে আমরা জেনে নেব যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ এক ঘন্টা সময় আমার অ্যাটেনশন প্লিজ আশা করছি এক ঘন্টা সময়ের মধ্যে কিছু কথা আমি বলতে পারবো যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দেন তবে আপনাদের অ্যাটেনশন থাকা লাগবে হান্ড্রেড পার্সেন্ট তার কারণ পানি যেখানে পড়ছে কলস যদি ওখানে না রেখে একটু সাইডে রাখা হয় কেমন পর্যন্ত আপনি টিবল চাপবেন কিন্তু কলস ভরবে না কথা কন না কেন কলস এবং পানির লাইন দুটোই সমান হওয়া লাগবে একটু সাইড করলেও সমস্যা আছে এই জন্য হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেনশন নিয়ে কথাগুলি শুনবেন কারণ কথা মাহফুজুর রহমানের না কথা হবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছে الكلام بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আদমের দুই পুত্রের কোরবানির কথা মানুষকে শোনায় দিন আল্লাহর প্রমাণ করে এই পৃথিবীতে সবার আগে কোরবানি করেছিল হজরত আদম দুই পুত্র হাবিল আর তবে তখনকার কোরবানি আর এখনকার কোরবানির মধ্যে কিছু পার্থক্য আছে আছে না ইবনে কাসির আয়াতের ব্যাখ্যা কোরবানির মধ্যে দুইটা পার্থক্য দেখা যায় আগের জামানায় কোরবানি শুধু গরু ছাগল না ধান আপনার যদি হয় ধান কোরবানি দেওয়া যেত আপনার একটা কুমড়া হয়েছে কোরবানি কোরবানি দেওয়া যেত কুমড়া দুই নাম্বার পার্থক্য আগের জামানায় কোরবানির গোস্ত খাওয়া যেত না পাহাড়ের চূড়ায় কোরবানির পশুকে রেখে আসা হতো যার কোরবানিটা কবুল হতো আসমান থেকে আগুনে সে জ্বালিয়ে ভস্য করে দিত আর যার কোরবানি কবুল হতো না তার তা আগের মতোই রয়ে যেত তার মানে বোঝা যেত কারটা কবুল হলো আর কারটা হলো না আমি চিন্তা করি রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের ওই বিধানটা যদি আরো বাংলার জমিনে চালু থাকতো এই বাংলাদেশে অনেক বড় বড় ধনী ব্যক্তি কিন্তু ভয়ে কোরবানি দিত না কথা কোন না ঠিক কি না কারণ দুই নম্বর টাকা আছে না নাই দিনাজপুরে তো নাই অন্য জায়গার কথা বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দেন নাই সিস্টেম পরিবর্তনের সাথে সাথে উম্মতে মুহাম্মাদি জন্য হালাল করে দিলেন সুবহানাল্লাহ এজন্য মনে রাখবেন এই পৃথিবীতে মর্যাদা যার যত বেশি আল্লাহ দায়িত্ব দিয়েছেন তার তত বেশি কথা দিনাজপুর শহরের তার মর্যাদা দায়িত্ব তেমন এমপি সাহেবের মর্যাদা আরো বেশি দায়িত্ব আরো বেশি মন্ত্রীর মর্যাদা আরো বেশি দায়িত্ব আরো বেশি প্রাইম মিনিস্টারের মর্যাদা আরো বেশি দায়িত্ব আরো বেশি আল্লাহ দায়িত্ব এই দুনিয়াতে সেদিন আপনি সবার পরে আর কেমতের দিন জান্নাতে যাবেন সবার আগে উম্মতে মোহাম্মদী যারা হবে তাদেরকে দেখলেই বোঝা যাবে এরা উম্মতে মোহাম্মদী এই জন্য উম্মতে মোহাম্মদী যারা হবে তারা কোনো কাজ যখন শুরু করবে কাজের শুরুতে পড়বে বিসমিল্লাহ কার নামে কাজ শুরু হবে আল্লাহর নামে যদি কোনো কাজ শুরু করেন ওই কাজের মধ্যে বরকত আছে না নাই অবশ্যই আছে কেমনে আছে একটু পরে বোঝাচ্ছি শুধু নিয়ত করে রাখেন যেগুলি ওয়াজ শুনবেন আমল করবেন আজকে থেকে এই মুহূর্ত থেকে নিয়োগ করেন যে আজ থেকে প্রত্যেকটা কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করব রাজি আছেন তো সবাই রাজি আছে তাহলে আমার সাথে সবাই করেন খাবার শুরুতে কি বলবেন পড়ার শুরুতে কি বলবেন বিড়ি টানার শুরুতে এটা জায়েজ আছে মনে রাখবেন সব জায়গায় বিসমিল্লা বললে জায়েজ হবে না আপনি স্ত্রীকে পিটাবেন পিটানোর শুরুতে আছে আল্লাহর কসম করে বলে গেলাম সই হাদিস থেকে শোনাচ্ছি আমার সাথ করেছেন আপনি যখন বাড়ি থেকে বের হবেন আপনি রংপুরে যাবেন বগুড়া যাবেন ঢাকা যাবেন লন্ডন যাবেন আপনি যখন বাড়ি থেকে বের হবেন আপনি যদি করতে পারেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই দোয়াটা করে যদি বাড়ি থেকে বের হতে পারেন আপনি যতদিন পর্যন্ত বাড়িতে ফিরবেন না আমার রব্বুল কুদরত আপনাকে হেফাজত করবে বিসমিল্লাহ দাম আছে না কোন কাজ যখন শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কার কাউকে কথা দিলে ইনশা আল্লাহ কারণ আপনি এখানে অসুবিধা এসেছেন এখান থেকে সুস্থ অবস্থায় বাড়ি যেতে পারবেন কিনা এই গ্যারেন্টি কারণ গ্যারেন্টি আছে আজকে শুনলাম রেলবাজার মসজিদে একজন মসজিদে স্টক করে ফেলছে আপনি যে এখান থেকে স্টক না করে বাড়ি যাবেন তার গ্যারান্টি কি কোনো গ্যারান্টি না এই জন্য কথা দিলে ইনশা আল্লাহ আর আশ্চর্যজনক কোন জিনিস দেখলে বলবেন সুবাহান বলি আর যারা বেশি মডার্ন আছি আমরা ও মাই গড কথা কয় নাকি এই যুবকরা গড বলা জাহেদ আছে ভালো করে বলছেন বলা জাহেদ আছে ভুলটা গড বলা জাহেজ নেই তার কারণ গড গডেস ঈশ্বর ঈশ্বরী ভগবান ভগবতী প্রত্যেকটার স্ত্রীলিঙ্গ আছে কিন্তু আমার আল্লাহ হচ্ছেন আহাদ করেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার বলে বলেন বলা যাবে না ঈশ্বর বলা যাবে না ভগবান বলা যাবে না মনে থাকবে কথা কয় না মনে থাকবে আল্লাহ কবুল করুন ধরে বলেন আমি শুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ পাকের দরবারে যে মহান দাব আমাদেরকে মুসলমান করে ইসলাম নামক দৌলত দিয়েছেন সুবহানাল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এগুলো দরখাস্ত ছাড়াই আল্লাহ যদি ইচ্ছে করতেন হিন্দু ঘরে ইহুদির ঘরে খ্রিস্টানের ঘরে বিধর্মীর ঘরে নাস্তিকের ঘরে আমাদেরকে জন্ম দিতে পারতেন নাকি পারতেন না পারতেন ইসলাম নামক দৌলত অনেক বড় দৌলত আপনারা বলেন ইসলাম শব্দের অর্থ কি কি বলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আলামিন আসমান জমিনের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করলাম এজন্য ইসলামের এক নাম্বার অর্থ হলো আত্মসমর্পণ করা কি করা সবাই মুখস্থ করেন কি করা এখন আত্মসমর্পণ কাকে বলে কাল লাগান এদিক ওদিক তাকাবেন না এক্সাম্পল দিয়ে আমি কথা বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কারণ আমার আল্লাহ নিজেই উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়ে করণের আয়াতকে বুঝিয়েছেন এই যে পাশে জেলখানা এখান থেকে উদাহরণ দেখি এই জেলখানার ভিতর থেকে কোনো আসামিকে যখন আদালতের মধ্যে নেওয়া হয় হাজিরা দেওয়ার জন্য দশটা খুনের আসামি দাগি আসামি যত বড় আসামি সিকিউরিটি আরো বেশি না কম কম না বেশি এখন দশটা খুনের আসামি পুলিশের গাড়িতে বসে আছে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছে সামনে গাড়ি পিছনে গাড়ি ডানে গাড়ি মায়ের গাড়ি পুলিশের ডেকে বলে পুলিশ ভাই আজকে তিনটা মাস জেলখানায় বসে আছি কোনোদিন বিয়ের দাওয়াত খাওয়ার সুযোগ পাই নাই একদিনও চাইনিজে যাই নাই প্রতিদিন চাইনিজ খাই আমি ও পুলিশ ভাই একটা ঘন্টার জন্য সময় দেন একটু মার্টিন চাইনিজে যাবো আর একটু চাইনিজ খাবো তারপর আপনার আপনার সঙ্গে আবার দেখা করবো অসুবিধা নাই আপনারা বলেন পুলিশ কি চাইনিজ খাওয়াবে না ডান্ডা খাওয়াবে তার কারণ বাংলাদেশের সংবিধান হওয়ার কোন আসামি যখন পুলিশের কাছে সারেন্ডার করে প্রশাসনের কাছে সারেন্ডার করে ওই আসামি তার নিজের ইচ্ছে মতো চলতে পারে না তারে চলতে হয় প্রশাসনের ইচ্ছে মতো কথা কোন ঠিক কিনা অনুরূপভাবে কোন কোন বান্দা যখন ইসলামের সামনে আত্মসমর্পণ করে ইসলামকে মাথা পেতে মেনে নেয় সিলিন্ডার করে ওই বান্দাটাও নিজের ইচ্ছে মতো চলতে পারে না তার চলতে হয় আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা আমরা স্যালেন্ডার করেছি মুসলিম হয়েছে আত্মসমর্পণকারী কিন্তু মুখে মুখে কাজে নয় এজন্য তো মায়ের খাওয়া লাগে আমাদের কথা কম রাখেন ঠিক কিনা আজকের পৃথিবীতে সবচাইতে নির্যাতিত নিপীড়িত জাতির নাম হচ্ছে মুসলমান পনে দুইশো কোটি মুসলিম পৃথিবীতে এই পৃথিবীতে সবচাইতে সংখ্যায় কম হলো ইহুদি জাতি অথচ তারাই পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে আজকে মায়ানমারে মায়ের হচ্ছে তেজনিয়া বসনিয়াতে মায়ের হচ্ছে ফিলিস্তিনে মায়ের হচ্ছে ভারতে মায়ের হচ্ছে উইঘুর সম্প্রদায় চায়নাতে মায়ের হচ্ছে আমরা আরামে বসে আছি ভাইবেন না যে খুব বেশি দিন আরামে থাকতে পারবো জাতিসংঘ গঠন হয়েছে মানবতার কল্যাণের জন্য আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে বসে জাতিসংঘ গঠন হলো যাতে মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া যায় তারা একটা আর্টিকেল লিখলো First article all human beings are born free and equal in dignity and rights. They are endowed with reason and conscience should be cured when added up in a spirit of brotherhood. Free and equal in dignity and rights. স্বাধীনতা সর্বভৌমত্ব এবং স্বর্ণাধিকারের ভিত্তিতে কিন্তু আরো পর্যন্ত পৃথিবীর মুসলমানেরা স্বাধীনতা স্বাধীনভাবে কোথাও বসবাস করতে পারেনি কথা কিনা সব কিছু হলেই মুসলমানের দোষ কিছু হলে মুসলমানেরা জঙ্গি কিন্তু মুসলমানের চাইতে অন্য জায়গায় জঙ্গি বেশি আছে হলুদ মিডিয়া সেটা প্রচার করে না কথা কেমন ঠিক কিনা খুবই তাড়াতাড়ি একটা আসবে যখন মিথ্যা আর মিথ্যাকে বলে চালায় দেওয়া হবে আর মানুষ সেটাই বিশ্বাস সব বলার সময় নেই আমি শুধু টাচ দিয়ে যাবো ক বললে কলিকাতা বসে নেবেন আপনারা চালাক মানুষ সুতরাং মুসলমানদের অবস্থা এখন পৃথিবীতে খুবই কম তার কারণ আমরা নামে আত্মসমর্পণকারী কাজে হতে পারি নাই যদি কাজ হবে কাছে জন্য আল্লাহ আমাদের জন্য পাঠিয়ে মুসলমান নাম দিয়েছি ইসলাম হোটেল আর ভিতরে চলতেছে মদ জোয়া কথা কন রাখেন আপনারা আমাদের অবস্থাও তাই হয়ে গেছে আজকে মুসলমানদের দুরবস্থার আরেকটা কারণ হলো আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি কেউ বলে টুপি হবে তিন হাত উঁচা কেউ বলে এক ইঞ্চি কেউ বলে মাথার সাথে লাগা কেউ বলে জম্বা জামা হবে লম্বা কেউ বলে আমি জোরে কেউ বলে আসতে কেউ বলে হাত উপরে কেউ নিচে কেউ হাতি বাঁধবো না খুবই মারামারি ছেলেতে দলনি না জলনিন নেয়া খুব মারামারি একজন মারা গেছে একজন রাস্তা দিয়ে হেঁটে যায় যুবকে দেখে আয় তুই কি দল নিনের জগে দলে না দল নিনের জগে এখন ছেলে চিন্তা করে আল্লাহ এরা যে কোন দল আল্লাহ ভালো জানে কারণ আমি যদি বলি দল নিন তাও মারি হওয়া লাগবে আজ দল নিন তাও মারি হওয়া লাগবে দেখ বলে ভাই আমি মোটে নামাজি পড়ি না এগুলি বাদ দেন আজকে এগুলি বাড়াবাড়ি করার সময় আমাদের নাই আল্লাহর ঐক্যবদ্ধ হতে না পারেন মায়ানমারের মুসলমানের মতো অবস্থা আমাদের হতে পারে মুসলমানদের কাছে ঐক্যবদ্ধ হওয়া লাগবে গোটা পৃথিবীর মুসলিম দেশগুলি যদি ঐক্যবদ্ধ হতে পারত গোটা সম্পদগুলি মুসলমানদের কোন আল্লাহ দিয়েছেন আমাদের আছে তেল আমাদের আছে গ্যাস আমাদের আছে স্বর্ণ কিন্তু আল্লাহকে আমরা মানতে পারিনি আত্মসমর্পণ করতে পারি শুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ পাকের দরবারে যে মহানবাব আমাদেরকে মানুষ করে পাঠালেন সুবাহ মানুষের মর্যাদা কম না বেশি খারাপ লাগতেছে হাতির মর্যাদা কম না বেশি কথা কয় না মানুষের শক্তি বেশি না হাতির বুঝে বলেন বুঝে হ্যাঁ একজন কায় মানুষ আরেকজন হাতি আর যারা বেশি এরা কথা কয় না কি বইলা কি বিপদে বলি এখানে যদি একটা হাতি প্রবেশ করে আপনারা কে কে থাকবেন হাত তুলে থাকবে আলহামদুলিল্লাহ ইমান শক্ত আছে একটু কান লাগা তিন টন ওজনের একটা হাতি ভালো করে বোঝেন আমি নগা থেকে ওয়াশ করে দিনাজপুরে আসছিলাম তো ওই যে আপনার বিরামপুর ঢুকার আগে লক্ষ্য করে দেখবেন যে একটা তিন টন ওজনের হাতি রাস্তার উপরে দাঁড়ায় আছে একটা একটা করে গাড়ি আসে একটু দাঁড় করায় আর হাতি এত ওখানে বুঝেন বুঝেন আপনারা মানে হাতি দিয়ে টাকা তোলে আমার গাড়িটা যখন হাতির সামনে গেল গাড়িটার স্টপ করে দেওয়া হল হাতির সুর কাছে জানালার সামনে দিয়ে দিল আমার ড্রাইভার পকেট থেকে বিশ টাকার একটা নোট বের করে হাতের সুরের উপরে দিয়েছে বিশ টাকার নোট দেখার সঙ্গে সঙ্গে চটফোন সে মানে নেয় না আমি তো ঘটনা কি টাকা নেয় না কেন উপর থেকে আওয়াজ আছে এত বড় হাতি বিশ টাকার নোট পছন্দ হয় না আমি পেলাম আয় মিয়া হাতি কি বিশ টাকা নোট চেনে নাকি কথা কয় না মনে মনে চিন্তা করলাম কাজটা কিন্তু হাতির নয় বরং সিগনাল হচ্ছে উপর থেকে কথা কর না এটা হাসার বিষয় নেই এটা শিক্ষার বিষয় কার লাগান আপনাদের হাসার জন্য আমি বলি নাই এখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে আমি লক্ষ্য করে দেখলাম আর আল্লাহর শুকুর আদায় করলাম রব্বুল আলমিন কি আশ্চর্য ব্যাপার আমার সামনে যে হাতি দাঁড়ায় আছে ওই হাতির ওজন হবে অন্তত আর উপর থেকে তিনি সিগনাল মারতেছেন যার ওয়াডার মেনে হাতিটা চলতেছে ওর ওজন কিন্তু মাত্র দেড় মন ওজনের হাতি কথা দেড় মন ওজন মানুষে হাতি হলে কি হবে বনি আদমের সম্মানকে আমি আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছি মানুষের মর্যাদা সবচাইতে বেশি মানুষ যদি মানুষের মতো কাজ করে তার মর্যাদা ফেরস্তার চাইতে উপরে উঠে যায় আর মানুষ যদি মানুষের মতো কাজ না করে হাতি তো দূরের কথা উলা ইকা কাল আনহাম তোরা চতুষ্পদ জানোয়ারের মতো হয় বালহুম আদল বরং তার চাইতে অনিকৃষ্ট হয়ে যায় আসুন আল্লাহ কোরআন সূরা নাহলের 90 নম্বর আয়াত আমি একটু ভূমিকা দিলাম রাখলেন 90 হ্যাঁ। নম্বর আয়াত তেলাওয়াত করেছি খুব সংক্ষেপ আল্লাহ তিনটা খাদের আদেশ তিনটা খাদের নিষেধ করেছেন আদেশ কয়টা কথা বলেন কয়টা নিষেধ কয়টা একটা নিয়ে সংক্ষেপে কিছু কথা বলতে চাই যেটার নাম হলো ন্যায় বিচার কিনা যেটার নাম হলো আদান কারণ সমসাময়িক বিষয় ওই মামলা আমাদের ইতিহাস বলে সময় নষ্ট করা দরকার নাই করা আমাদেরকে শিক্ষা দেয় সমসাময়িক যে সমস্যাগুলি চলছে এগুলো নিয়ে আলোচনা করে মানুষকে সমাধান দাও কারণ কোরআন যখন দেড় হাজার বছর আগে নাজির হয় লাইলাতুল কদরি খায়রুম মিন শাহর আল্লাহ পাক বলেন যে আমি এমন একটা রাত দিয়েছি যার মর্যাদা এক হাজার এক হাজার মাসের চাইতে উত্তম আমরা অনেকে তাফসীর করি এক হাজার মাস সমান সমান একাশি বছর নাকি তিরাশি বছর চার মাস কিন্তু না এটা ভুল আল্লাহ কিন্তু এক হাজারের কথা বলেন না আল্লাহ বলছেন এক হাজারের চাইতে উত্তম থাউজেন্ড হাজার হাজার বলেন এখন আল্লাহ কেন এক হাজারের কথা বললেন কারণ আছে না কথা কয় না আছে না নাই আল্লাহর ভান্ডারে কোনো অভাব আছে আপনাদের সন্দেহ আছে কোনো অভাব আছে আল্লাহ ইচ্ছে করলে এক লাখের কথা বলতে পারতেন এক বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন অস্ট্রেলিয়ান বলতে পারতেন কিন্তু না আল্লাহ হাজারের কথা বলেন কারণ কি ইতিহাস গবেষণা করলে পাওয়া যায় আজ থেকে চোদ্দশো উনপঞ্চাশ বছর আগে আল্লাহ কোরআন যখন পৃথিবীতে দিয়ে হয় তদানীন্তন আরবের সাধারণ মানুষের গণনা করার সর্বোচ্চ সংখ্যা ছিল এক হাজার কত ছিল সবাই বলেন কত ছিল আমার আল্লাহ যদি বলতেন এক রাতের মর্যাদা এক বিলিয়ন মাসের চাইতে বেশি আরবের লোকেরা চিন্তা করতো আল্লাহ বিলিয়নকে খায় না মাথায় দেয় কথা বল লাগে না জানি না বিলিয়ন আল্লাহ পাক এক হাজারের মধ্যে নির্দিষ্ট করে দেন নাই আল্লাহ পাক যুগের সঙ্গে তাল মিলিয়ে আয়াত নাজিল করেছেন এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় দুনিয়ার যত প্রবলেম আর সমস্যা দেখা দিবে ওই যুগের সঙ্গে তাল মিলিয়ে কোরআন দিয়ে সমাধান দেওয়া লাগবে ন্যায় আদল কাকে বলে শোনাচ্ছি তিনি ভাগ করেছেন কয়টা কথা বলেন এখন কয়টা দুর্বল হয়ে যাচ্ছেন আপনারা এখনই এখনো প্রধান অতিথি তো আসেন মুসলমানের আওয়াজ হবে ইমাম দীপ্ত এবং তীব্র যেটা বাতিলের হৃদয়ে কম্পন সৃষ্টি করতে পারে কথা বলবেন সিংহের মতো এক হাজার বছর বিড়ালের মতো বাঁচার চাইতে সিংহের মতো এক মুহূর্ত বাঁচা উত্তম কথা কম ঠিক কিনা আল্লাহর সঙ্গে কার আল্লাহর সঙ্গে বিচারের মানে কি কোরআন বলছিল والأمر تبارك الله رب العالمين সৃষ্টি করেছেন যিনি আইন মানতে হবে তার সৃষ্টি করেছেন কে আল্লাহর নামটা জোরে বলেন না কে আইন মানতে হবে কার আল্লাহর বিধান যদি আপনার জীবনে আপনি মানেন শান্তি আছে না নাই তখন দেখেন শান্তি আছে না নাই আমি এক জায়গায় উদাহরণ দিলাম শহরে আল্লাহর বিধান মানলে নামাজ পড়লে আর আল্লাহর করণের বিধান মানলে শান্তি হয় কেমনে কান লাগান আমাদের দেশে চুরি আছে না নাই পিছনের বাইরেতে চুরি টিরি হয় না নাকি চুরি আছে না নাই মসজিদে পর্যন্ত চুরি হচ্ছে আজকে এক জায়গায় শুনলাম মসজিদের ইবনে কাছে এক চুরি হয়ে গেছে আমি চিন্তা করলাম চোর মনে হয় ভালো চোর কোরআন শরীফ চুরি করে দিয়েছে এবার কান লাগান কোরআন বলছে চোর পুরুষ হোক আর নারী হোক চুরি করলে হাত কেটে দাও বিধান একটা মাত্র বিধান সৌদি আরবে চালু আছে চুরি করলে হাত কেটে দেয় এই জন্য সৌদি আরবে স্বর্ণের দোকানদাররা দোকান খোলা রেখে নামাজে যায় আর আমাদের দেশে তেলের দোকানও খোলা থাকে না কথা কয় মসজিদের সামনে জুতার বক্স পিছনে শেষ দাঁড়িয়ে স্থান মানে একদল কয় সুবাহান পিছনে আরেকজন চিন্তা করে আল্লাহ কোন জোড়া জুতা ভালা এই জন্য আল্লাহর করণের বিধান যদি থাকে আর কয়েকটা মানুষের হাত কেটে দেওয়া হয় বিশ্বাস করেন থেকে চুরি বন্ধ হয়ে যাবে কোরআন থাকবে যেখানে শান্তি আছে কথা আছে না নাই আল্লাহ বিধান মানা লাগবে কয়টা বলবো সংক্ষেপ করি আল্লাহর বিধান মানা আল্লাহর বিধানের মধ্যে শান্তি আছে দুই নাম্বার আল্লাহর সঙ্গে ন্যায় বিচার মনে করে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না কি করা যাবে না একটু কাল লাগান এই পাতিলের মধ্যে একটা পাতিলের মধ্যে আর পাতিল পানি যদি আপনি রেখে দেন সকালবেলায় আপনি পানি খাবেন আর যদি একটু চিত্র থাকে সকালবেলায় কি আপনি পানি পাবেন কথা নাকি পাবেন আপনার আমলের মধ্যে বিন্দুমাত্র শিরিক যদি থাকে যতই নামাজ পড়েন হজ করেন আর জাকাত দেন কেয়ামতের দিন আপনার আমলের খাতা থাকবে শূন্য এজন্য প্রত্যেকটা মানুষের জরুরি একেবারে জানা ফরজ শিরিক কাকে বলে জানার দরকার আছে না নাই তোরা কোন আছে না নাই কুরআন বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন বিহি ويغفر ما دون ذلك لمن يشاء إن الله لا يغفر يغفره هو مضارع এখানে দুইটা কাল পাওয়া যায় হাল এবং মুস্তাকবিল প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ আল্লাহ কয় ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইয়াগফিরু ক্ষমা করবেন না আইন সরাকা বিহি আল্লাহর সঙ্গে যারা শিরিক স্থাপন করবে আল্লাহকে আমি তাদেরকে এখনো মাফ করতেছি না ভবিষ্যতেও মাফ করব না মারি যায় কথাটা সহজ না কঠিন কথা বলছেন সহজ না কঠিন যেখানে আল্লাহ যেখানে সেখানে আল্লাহ সেই আমি তাদেরকে মাফ করতেছি না এটা তোমার শিওর থাকবে এখন সিঁড়ি কাকে বলে সিঁড়িকের তিনটা ধাপ আছে একটা একটা আলোচনা করলে এক ঘন্টা করে সময় লাগে আমি সংক্ষেপে একটু জানাই দিই কান লাগান আল্লাহর সঙ্গে তিনটা ক্ষেত্রে আমরা শিরিক করি এক নম্বর আল্লাহ অনুহিয়াত দুই নাম্বার রুবুবিয়াত তিন নম্বরে ফিল আসমা ওয়া সিফাত একটু কান লাগান তিনটা আলোচনা করলে তিন ঘন্টা লাগে আমি জাস্ট কথা বল জিস কথা আপনাদেরকে বলে দেই আল্লাহর সঙ্গে শিরিক কি আল্লাহ দাসত্বের ক্ষেত্রে গোলামির ক্ষেত্রে আমরা আল্লাহর সঙ্গে শিরিক করি মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো দাসত্ব করে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করে এরকম লোক বাংলাদেশে আছে না নাই কথা বলা লাগবে আছে না নাই এই বাংলাদেশে অনেক পীর নামের ভণ্ড আছে যারা তাদের মুরুদদেরকে সেজদা করতে বলে আছে না যারা কোরআনের হক কথা বলে আমরা তাদের পক্ষে বিয়ের পরে পাঁচ বছর দশ বছর সন্তান হয় না খাজা বাবা ল্যাংটা বাবার দরবারে গরু আর ছাগল নিয়ে যায় যাতে সন্তান হয় নজরুল্লাহ কবেন আপনারা বলেন তো সন্তান দেওয়ার মানে কি খাজা বাবা নাকি আল্লাহ কথা দেখেন কে আপনারা বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যখন প্রথম সন্তান হয় তার বয়স কত ছিল মা কয় মাশাআল্লাহ কেউ বিরাশি কেউ 90 যার জানতে বলতেছে এবার কোরআন কি বলে কাল লাগান রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহু আকবার বলে বলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন সূরা সাফফাত 100 নম্বর আয়াত আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আমার একটা সন্তান দাও ইবনে কাসির তাফসীরে মারিফুল কোরআন ব্যাখ্যা করেছেন আল্লাহর কাছে যখন তিনি দোয়া করেন তখন তার বয়স ছিল 86 বছর কয় বছর আচ্ছা আমাদের এলাকার কোন দাদা কোন চাচা কোন নানা ছিয়াশি বছর বয়সে যদি দোয়া করে আল্লাহ আমার একটা সন্তান আপনারা হাসবেন না কথা কয় নাকি হাসবেন মনে মনে চিন্তা করে যান চলে না আবার সন্তান চাই কিন্তু হাসার কোনো কারণ নাই বৃদ্ধ বয়সেও সন্তান যিনি দিতে পারেন তার নাম কি আল্লাহ বলে নৈরাস না সুসংবাদ একটা সন্তানের ছিয়াশি সন্তান দিতে পারেন ওই আল্লাহ আমাদেরকে সন্তান দিতে পারেন না নাই সন্তান কার কাছে লাগবে কাছে সন্তান চাওয়া লাগবে আমাদের বাংলাদেশে আরেকটা জিনিস দেখা যায় আপনার সন্তান তিনটা প্রথম সন্তানটা মেয়ে তারপরে আরেকটা মেয়ে তারপরে আরেকটা মেয়ে ছেলের কোনো খবর নাই এরকম আছে না আবার অনেকের প্রথমটা ছেলে তারপরে ছেলে তারপরে ছেলে মেয়ের কোনো খবর নাই আছে না আছে না এবার শ্বশুর বাড়ির লোকজন মেয়েরা ওই মহিলারে দোষ দেবে তো সন্তান শুধু ছেলে হয় কেন মেয়ে হয় না কেন এরকম আছে না নাই মা বোনেরা তো ওয়াজ শুনছে নাকি খুব খুশি ওরা এখন আপনারা জবাব দেন সন্তান যদি শুধু ছেলে হয় অথবা সন্তান যদি শুধু মেয়ে হয় তাহলে দোষ কি স্ত্রীর না স্বামীর কথা কন না মানে দোষ ঘাড়ে নিতে আমরা কেউ রাজি না এবার মেডিকেল সায়েন্স দিয়ে কান লাগান science is blessing to mankind বিজ্ঞান হলো মানুষের জন্য আশীর্বাদ পৃথিবীতে বিজ্ঞান যত উন্নত হবে আল্লাহর কোরআন এবং হাদিস মানুষের জন্য সহজ হয়ে যাবে আমি বিজ্ঞান দিয়ে আপনাদেরকে প্রমাণ করে দেই সন্তান যদি শুধু ছেলে হয় অথবা যদি শুধু মেয়ে হয় আর যদি দোষ দেওয়া লাগে তাহলে দোষ পুরুষকে দেওয়া লাগবে মহিলাকে না আল্লাহ একটা মানুষের বডিকে মোট তেইশ জোড়া কর্মদম দিয়ে তৈরি করেছেন কয় জোড়া তেইশ জোড়া জোরে কয় জোড়া তার মধ্যে বাইশশো কর্মচারী বিভিন্ন অর্গান পরিচালনার কাজে ব্যবহার হয় তেইশ নম্বর জোড়া যেটার নাম হল সেক্স কর্মজন বিজ্ঞানের ভাষায় এই জোড়ার নাম পুরুষের জোড়ার নাম হলো এক্স এবং ওয়াই আর স্ত্রীর জোড়ার নাম হলো এক্স এক্স মানে ডাবল এক্স কোন স্বামী যখন স্ত্রী সহবাস করবে স্বামীর এক্স যদি স্ত্রীর এক্সের সঙ্গে গিয়ে মিলে যায় হবে কন্যা সন্তান আর স্বামীর ওয়াই যদি স্ত্রীর এক্সের সঙ্গে মিলে যায় ওয়াই আর এক্স মিলে হবে পুত্র সন্তান আসলে দোষ কারণ নয় কোরআন বলছে ইয়াহাবুলি মাইয়া শাউ মাইয়া শাউ ويجعل من يشاء عقيما الله أكبر কোরআন শুনতে খারাপ লাগে আমার কাছে সাত রকমের তেলাওয়াত আছে শুনবেন হ্যাঁ তাহলে তাহলে সারাটাই খারাপ লাগবে আপনাদের হ্যাঁ হ্যাঁ আপনারা থাকেন আমি যাবো ইনশাল্লাহ ইয়াহাবুলি মাইয়া শাউইনা থা আয়াতের দিকে তাকান শিক্ষা নেন ইয়াহাবুলি মাইয়া শাউইনা থা আমার আল্লাহ পাক বলেন আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই ভালো করে বুঝেন তাই নাস্তিকবাদী যারা আছে বুদ্ধিজীবী যারা আছে করণের বিরোধিতা করে আমি বলি কান লাগান ইয়াহাবুলি ভাইয়া শাহ ইনাফা আল্লাহ পাক বলেন আমি তাকে ইচ্ছা কন্যা সন্তান দেই সুবহানাল্লাহ আগে পুত্রের কথা বলে নাই আগে কার কথা কথা কয় না আগে কার কথা কোরআন পুত্রের আগে কন্যার কথা উল্লেখ করে প্রমাণ করে দিয়েছে পৃথিবীতে নারী জাতিকে যদি কোনো ধর্ম সম্মান দিয়ে থাকে তার নাম হলো ইসলাম ধর্ম ইসলাম নারীকে অধিকার দেয় নাই এরা দুই চার লাইন পড়ালেখা করে লাফালাফি করে কথা কয় না আছে না আছে এটা ইংরেজি জানে এটা বাংলা জানে মুই কি হুজুরে ওই ইংরেজি এখন হুজুররাও জানে কথা কয় না ইংরেজি সায়েন্স বিজ্ঞান সবকিছু এখন হুজুররা জানে কারণ কোরআনে সায়েন্স আছে না নাই অন্তত এক হাজার বিজ্ঞানের আয়াত আছে সুতরাং আমরা বিজ্ঞান জানি আমরা জানি আমরা অর্থনীতি জানি আমরা সমাজনীতি জানি আমরা ভূগোল জানি আমরা রসায়ন জানি তোমার কবেন না তার মানে কোরআন যারা তারা সব ধরে আর ডক্টর শহীদুল্লাহ বললেন আপনি ইংরেজি জানেন আপনি বাংলা জানেন আপনি ভূগোল জানেন আপনি ডক্টরেট করেছেন কিন্তু আপনার ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে আপনি হলেন মুরুক্ষ পণ্ডিত রাগ করলেন কথা আমার ডক্টর শহীদুল্লাহ এবার আমার নবীজি কি বললেন কেন লাগান ইন্নাল্লাযী লাইসা ফী দাফিহি মিনাল কুরআনি কাল বাইতিল খারিফ যে অন্তরের মধ্যে কোরআন নাই ওটা হলো বিরান বাড়ির মতো যেখানে কোনো মানুষজন থাকে না আর আমরা কোরআন জানি না লাফালাফি শুরু করি মুই কি হনুরে এই কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় কথা কয় না ধরে কোন রাখেন ঠিক কিনা আমরা একটু ভালো করে বুঝবেন কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় ওই প্রতিষ্ঠানগুলিতে শিক্ষককে ছাত্ররা যে মর্যাদা দেয় যেখানে কোরআন নাই ওখানে ওই মর্যাদা আছে না ভালো করে বোঝেন এই মাদ্রাসায় টিচাররা ছাত্রদেরকে পিটায় আর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা টিচারকে পিটায় কথা কন্যাকে ঠিক না এবং আজকে প্রমাণিত হয়েছে হোলি আর্টিজেনে যখন হামলা হলো ঢাকাতে মাদ্রাসার নাম জড়াতে চাইলো কিন্তু না গবেষণা করে তারা দেখেছে এখানে মাদ্রাসা ছাত্র ছিল না এখানে দামি দামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল প্রমাণিত হয়ে গেছে যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলিতে জঙ্গিবাদ শিক্ষা দেওয়া হয় না কথা কথা ইসলাম ভালোবাসার ধর্ম মানবতার ধর্ম ভালোবাসা দিয়ে মানবতা দিয়ে বিশ্বরবি ইসলামকে বিজয় করেছেন মানুষকে মেরে ইসলাম কায়েম করা যায় না কথা কন না কেন আপনারা ঠিক না মানুষকে বোঝান মানুষকে দাওয়াত দেন মনটাকে বড় করেন ব্রকমেন্টেড হওয়া লাগবে আমরা কনজাস্টেড হয়ে গেছি ও ওটা করে আমি তার কাছে যাবো না তুমি না গেলে দাওয়াত দিবা কেন কথা কন না কেন ঠিক না মানুষের কাছে যাওয়া লাগবে কথা বলা লাগবে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে বন্ধুগণ আমার সুতরাং কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় আজকে আমরা কোরআনকে পড়ি না কত সাহিত্য পড়লাম সুহান আল্লাহ কোরআন পড়তে জানি না হুজুর সহি করে পড়তে পারি না বয়স ফিরে আসে এত জানো কোরআন জানো না খবর আছে তোমার কথা কর না কেন আপনারা কোরআনটা যেমন তেমন কোনো জিনিস নয় আপনি ইংরেজি যদি একটু টান দিয়ে পড়েন কোনো অসুবিধা নাই অর্থ পরিবর্তন হবে না বাংলা নোয়াখালীতে যাবেন একরকম কথা দিনাজপুরে আসবেন আরেক রকম কথা কথা কয় নাকি আপনি আমার সাথে দেখা হলো দিনাজপুরের লোক ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি নোয়াখালীতে কেউ ভাই ভালো আছেন নি কেন নোয়াখালীতে ওয়াজ করতে গেছে আমার হুজুর ভাত খাবেন নি কেন আমাকে ভাত খাবো কেন এটা আবার কেমন কথা ভাত তো খাওয়াই লাগবে আবার সিলেটে যাবেন খেয়েও ভালো আছেন মানে ভাষার পরিবর্তন যদিও টান টুন কম বেশি আছে কিন্তু অর্থের পরিবর্তন নয় কিন্তু কোরআন খুবই সাবধান এমন একটি কিতাব এমন একটি আরবি ভাষা পৃথিবীতে সবচেয়ে ব্যাপক গ্রামারের ভাষা হলো আরবি আর সংক্ষিপ্ত গ্রামারের ভাষা হলো ফার্সি আর সবচেয়ে সহজ ভাষা হলো ইংরেজি কথা বুঝলেন আপনারা ইংরেজির মতো সহজ ভাষা পৃথিবীতে নেই আমি মনে করি সুতরাং কোরআন হলো এমন একটি ভাষা দিয়ে আল্লাহ নাজির করেছেন যেটাতে যদি আপনি এক আলিফ টান একটু বেশি দিয়ে দেন অর্থ ছিল একটা হয়ে যাবে আরেকটা নাম আর শেষ কথা কয় না এই জন্য প্রত্যেকটা মানুষের কোরআন সহি করে বন্ধুগণ এই মাদ্রাসায় সে কোরআন শিক্ষা দেওয়া হয় এই কোরআন প্রতি আপনারা রাজি আছেন তো কথা কম রাখে রাজি আছে সহি করে পড়তে পারেন সেই তৌফিক আল্লাহ তোকাম থেকে দান করে বলেন আমি আরো বলেন আমি আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে সুতরাং আল্লাহর সঙ্গে ন্যায় বিচার মানে এক নম্বর আল্লাহর বিধান মানা লাগবে নিজের ব্যক্তি থেকে আন্তর্জাতিক জীবন প্রত্যেকটা সেক্টরে দুই নম্বর আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না এটা আল্লাহর সঙ্গে ন্যায় বিচার সংক্ষেপে বলছি দুই নম্বর বিশ্বনবীর সঙ্গে ন্যায় বিচার আল্লাহ নবীর সঙ্গে ন্যায় বিচার কাকে বলে বিশ্বনবী দেড় হাজার বছর আগে জানিয়েছেন বোখারির হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান I become more favorite to you than your parents, children and all the people of this world. যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতা মাতা তোমার সন্তান সম্পত্তি আর দুনিয়ার সবকিছুর চাইতে আল্লাহ নবীকে ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না এবার নিজের বিবেককে প্রশ্ন করেন আপনার সন্তানের চাইতে আপনার স্ত্রীর চাইতে আপনার ভালোবাসা অন্তরের ভিতরে নবীর বেশি আছে না কম আছে যদি কম থাকে এখনো ইমানদার হতে পারেন নাই বেশি থাকার দরকার আছে না নাই কথা কয় না কে আছে না নাই নবীর ভালোবাসা মানে কি আল্লাহ নবীকে গালি দিবে আর আমরা বসে বসে হালুয়া রুটি খাবো নাকি কথা কয় নাকি আল্লাহ নবীর ভালোবাসা অন্তরে থাকা লাগবে এবার কান্না গান ভালোবাসাটা কেমন হবে বিশ্ব নবীর ভালোবাসা আমরা শুধু মুখে মুখে জিলাপি খাই আর হালুয়া রুটি খাই ভালোবাসা শেষ করে দেই কিন্তু আল্লাহ নবীর সাহাবিদের ভালোবাসাটা এমন ছিল না বিশ্ব নবীর সাহাবিদের কাছ থেকে শিক্ষা নেওয়া লাগবে ভালোবাসা কেমন হবে কোরআন বলছে ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস তাফসিরে জালালাইন ব্যাখ্যা করেছেন আই কামা আমান আসহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি শুধু নবী নন তিনি যেমন কোরআনের ছাত্র ছিলেন তিনি শিক্ষক তিনি সবার মডেল শিক্ষক ছাত্র ডিসি এসপি জাজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট আইনজীবী বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক প্রকৌশলী চিকিৎসক কৃষিবিদ মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী ইভেন প্রেসিডেন্ট পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বস্তরের মানুষের জন্য যিনি মডেল তিনি আদর্শ তিনি আপনার আমার নবী বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ খন্দকের যুদ্ধে আল্লাহর নবী নিজেই মাটি খনন করছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন বিশ্বনবীর পেটের মধ্যে পাথর বাঁধা কোন সাহাবীর চোখে পড়ল না দেখার সঙ্গে সঙ্গে তার মনটা ভেঙে গেল মনে মনে চিন্তা করলেন আল্লাহ নবীর পেটে খাবার নাই তিনি নিজেই মাটি খনন করছেন দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন প্রাণের স্ত্রীকে ডেকে বললেন স্ত্রী আল্লাহ নবী খন্দকের যুদ্ধের জন্য মাটি খনন করছে আল্লাহ নবীর পেটে কোনো খাবার নাই বাড়িতে কোনো খাবার ব্যবস্থা হবে নাকি স্ত্রী ডেকে বলে স্বামী সপ্তাহে একটা ছাগল আছে ছাগলটা দাবাই করে দাও আর অল্প একটু আটা আছে আমি রুটি তৈরি করছি তুমি যাও তুমি সবাইকে দাওয়াত দেবে না যেহেতু রুটি কম গোস্ত কম আল্লাহর নবীর কানে কানে বলবা ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য খাবার ব্যবস্থা হইতে চলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়া মুহাম্মদকে বিশ্বনবীর সামনে উপস্থিত হয়ে গেলেন ও বন্ধু আল্লাহর নবী তো আপনার আমার মতো স্বার্থপর নয় আল্লাহ নবী নিজের আগে চিন্তা করেছেন নিজের কে কেমনে বাঁচাবো ব্যবস্থা করেছি আপনি না খেয়ে আছেন আমি বুঝতে পেরেছি চলেন না আমার বাড়িতে যাই আল্লাহ নবী কথা শোনার সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দিলেন খন্দকের প্রান্ত মাটি খনন করছিল আল্লাহর নবী নিজে কাজ বন্ধ করে দিলেন সাহাবিদের দিকে টাকা বললেন সাহাবা একটা খুশির সংবাদ এসে গেছে তোমাদের বড্ড ক্ষুধা লেগেছে আমি জানি কিন্তু আমার আল্লাহ খাবার ব্যবস্থা করেছে চলো না যাই জাবেরের বাড়িতে তোমাদের আর আমার দাওয়া বাবরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মামার চিন্তা করে আল্লাহ দাওয়াত দিলাম শুধু বিশ্বনবীকে একদম দুইজনের খাবার আর আঠারোশো জন সাবি কেমনে খাওয়াবো ও বন্ধু একটু শিক্ষা নেন আল্লাহ নবীর ভালোবাসা যদি থাকে আল্লাহ কেমনে বরকত দেয় আঠারোশো জন সাহাবিকে সঙ্গে নিয়ে আল্লাহ নবী জবের বাড়ির দিকে চললেন স্ত্রী বাহির থেকে লক্ষ্য করে দেখে আল্লাহ এ করছেটা কি আর বললাম কি আর করছে কি বললাম শুধু বিশ্বনবীকে দাওয়াত দিবি আর শত শত সাহাবি রওনা দিয়েছে এখন কি করব বাড়ির ভিতর প্রবেশ করলেন স্বামীকে ডাক দিয়ে বললেন স্বামী গো তোমাকে বললাম কি আর তুমি করছোটা কি স্বামী দেখে বলিস আমার কোনো দোষ নাই আল্লাহর নবী তো একাই খাওয়ার পাত্র নন তিনি সাহাবিদেরকে ছাড়া খাবেন না আমি আল্লাহ নবীকে একাই দাওয়াত দিয়েছিলাম কিন্তু আল্লাহর নবী আঠারো জন সাহাবিকে দাওয়াত দিয়ে আমার বাড়িতে এনেছে এখন কি করে যাই বিশ্বনবী জাবরের মুখের অবস্থা দেখে বুঝতে পেরেছে অবস্থা খুব একটা ভালো নয় আমার নবী ডেকে বলে যাবে চিন্তা করিস না রে যাবে জলদি করে খাবার বাটিটা নিয়ে আসক গোস্তের বাড়ি থেকে আল্লাহর নাম নিয়ে গোস্ত তোলা শুরু করে দাও আর রুটি যেগুলি আছে আর আটা যেগুলি আছে আটা দিয়ে রুটি বানাতেই থাকো আর দিতেই থাকো কাজ বন্ধ করিও না আর রুটি যখন আমি দেওয়া শুরু করলাম এক এক করে আঠারোশো জন সাহাবি তৃপ্তি করে খাওয়ার পরেও লক্ষ্য করে দেখলাম গোস্ত আর রুটি একটুও কমে না মুখে মুখে নয় অন্তর দিয়ে যদি বিশ্বনবীকে ভালোবাসতে পারেন আল্লাহ দুনিয়াতে বরকত দিবেন মরার পরে জান্নাত দিবেন বিশ্বনবীর ভালোবাসা বিশ্বনবীর ভালোবাসা মানে আল্লাহ নবীর সুন্নত গুলিকে প্র্যাকটিক্যাল জীবনে বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল করা প্রয়োগ করা বিশ্বনবীর প্রত্যেকটা সুন্নতের ভিতরে মানবতার জন্য কল্যাণ আছে না নাই কথা কন নাকি আছে না নাই আল্লাহর নবীর সঙ্গে নাই বিচার মানে বিশ্বনবীর সুন্নত গুলিকে প্রত্যেকটা মানা এবার কান লাগান বিশ্বনবীর আজকের বিজ্ঞান গবেষণা করে দেখেছে আল্লাহর নবী প্রত্যেকটা সুন্নতের ভিতরে মানবতার জন্য কল্যাণ রয়ে গেছে একটু কান লাগান তো আল্লাহ নবী দেড় হাজার বছর আগে বললেন ও ইন্নাল বারকাতা ফি আখিরিহি খাওয়ার শেষে যেটা থাকে তার মধ্যে বরকত থাকে কি থাকে কথা কয় নাকি কি থাকে বরকত কেমন বরকত আপনি যাবেন শহরে হোটেলে যাবেন দেখবেন যে মেচিয়ার যারা আছে এরা একটু মোটা কাটা হয় আর ম্যানেজার যারা থাকে তারা একটু সিক না হয় দেখছেন আপনারা অধিকাংশ জায়গায় কারণ হচ্ছে খাওয়াটা যখন রান্না হয় ম্যানেজার খায় সবার আগে আর মেসিয়ার খায় সবার শেষে আর সবার শেষে যেটা থাকে তার মধ্যে বরকত থাকে না কিন্তু আপনি যদি চাইনিজে যান আপনি খাবার অর্ডার করবেন ফ্রাইড রাইস রাজালা চিকেন ফ্রাই অর্ডার পরে দেখবেন খাবারের সঙ্গে বড় বড় চামচ আছে না নাই কথা কম আছে না এখন আপনি যদি চামচ দেখার পরে মনে মনে চিন্তা করেন চামচ দিয়ে আমি খাবো না হাত দিয়ে খাবো এখন হোটেলের ম্যানেজার মেসিয়ার দেখবে আর চিন্তা করবে আল্লাহ তো অফিস নাম্বার ওয়ান কথা কয় না ঠিক না কিন্তু আমি প্রমাণ করেছি চামচ দিয়ে দ্বারা খায় তারা হলো মফিস নাম্বার ওয়ান আর যারা হাত দিয়ে খায় তারা হলো মডার্ন সুমান বলে এবার কেন মডার্ন খাল লাগান ভালো করে বোঝেন আপনি যদি কোনো বিয়ে বাড়িতে যান অনেক বাঙালি আছে ফ্রি পাইলে আর কিছু দেখে না স্যার আঙ্গুল কপাল বাদ দিয়ে গোটা এরকম লোক আছে না এখন ফ্রি পাওয়ার পরে যদি গলা পর্যন্ত আপনি খান বেশি খাওয়ার পরে ভালো লাগে না খারাপ লাগে কথা বুঝেন নেই ভালো না খারাপ কম খান বিশ্বনবী কম খেতেন এক ভাগ খেতেন আর দুই ভাগ খালি রাখতেন এক ভাগ পানি খেতেন আর আমরা যতটুকু চলে মোটামুটি এখন এত খাওয়ার পরে মনে হবে একটা সেভেন আপ টান দেই একটা কোকা কোলা খাই এরকম মনে হয় না কথা কয় না কেন হয় না কিন্তু আপনি কেন কোকা কোলা খাবেন যাতে আপনার হজম শক্তি বৃদ্ধি পায় কিন্তু বিশ্বনবী তার হাজার বলেছেন খাওয়ার শেষে যেটা থেকে তার মধ্যে বরকত থাকে আল্লাহ নবীর হাদিসটা বিজ্ঞান গবেষণা করেছে গবেষণা করে তারা দেখেছে খাবার পরে একটা একটা করে চেপে চেপে আঙ্গুলের মাথার সামনে দিয়া ভিটামিন বি কমপ্লেক্স আমার এক প্রকারের বের করে দেন পাঁচটা সেভেন আপ খেলে যেই পরিমাণ হজম শক্তি বৃদ্ধি পায় পাঁচটা আঙ্গুলের মাথা দিয়ে আল্লাহ তার থেকে বেশি হজম শক্তি বের করে দেয় শুধু বললে হবে না আমল করা লাগবে এখন শুধু চামচ দিয়ে আর খাওয়া যাবে না হাত দিয়ে খাবার রাজি আছেন তো সবাই রাজি আছে সুতরাং আল্লাহর নবীর সুন্নতের মধ্যে কল্যাণ আছে না নাই সুতরাং বিশ্ব নবীর সঙ্গে ন্যায় বিচার মানে আল্লাহর নবীর সঙ্গে এই বিচার মনে হচ্ছে বিশ্বনবীর সন্ন্যতকে জীবনে বাস্তবায়ন করা কথা করে বলেন ঠিক না এবং বিশ্বনবীকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা তিন নম্বর ন্যায় বিচার হবে সৃষ্টি জগতের সঙ্গে কার সঙ্গে কথা কয় না কার সঙ্গে তার কারণ আমার আল্লাহ আমাদের সঙ্গে ন্যায় বিচার করেছেন কিনা কথা কয় না কে করেছেন কিনা আমি আগেই বলেছি আমাদেরকে ন্যায় বিচার করেছেন আল্লাহ এক নম্বর নিয়ামত দিয়ে সেটার নাম হলো কোরআন সুবহানাল্লাহ বিশ্ব নবীর সঙ্গে ন্যায় বিচার আল্লাহর সঙ্গে ন্যায় বিচার সৃষ্টি জগতের সঙ্গে ন্যায় বিচার মানে আপনি শিক্ষক হিসাবে ছাত্রের সঙ্গে ন্যায় বিচার করবেন আপনি যদি শিক্ষক হয়ে ছাত্রকে ফাঁকি দেন তাহলে ধরা খাওয়া লাগবে কিয়ামতের দিন যে যে অবস্থানে আছেন বক্তা হিসাবে শ্রোতার সঙ্গে ন্যায় বিচার আমার অল্প সময় ন্যায় বিচার করতে পারছি কিনা আমি জানি না তবে আপনারা সাক্ষী দেবেন পারছি তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই ন্যায় বিচার করবেন একজন পিতা হিসাবে সন্তানের সঙ্গে স্বামী হিসাবে স্ত্রীর সঙ্গে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের যাতে ন্যায় বিচার করা তৌফিক আমাদেরকে দান করেন সকলে বলেন আমি সংক্ষিপ্ত সময় যে কথাগুলি বললাম যাতে আমাকে শুদ্ধ আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন এই মাদ্রাসাকে কবুল করুন এত সুন্দর একটি আয়োজন করেছেন বিশেষ করে মাদ্রাসার ছাত্র শিক্ষক মোহতামিম সাহেব সহ অনেক পরিশ্রম করে এত সুন্দর একটা আয়োজন করেছেন আপনারা খুশি না বেজা কথা বলেন খুশি না বেজা পর্যন্ত কবুল করুন আপনারা মাল সময় সব দিয়ে সাহায্য করবেন রাজি আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি